আমি বেঁচে থাকতে আমি জীবিত থাকতে আমি স্টেশনে মজুদ থাকতে কেন বাজবে রেকর্ডেড শো কেন কারণ আমার ভাল লাগে না আমার মাঝে মাঝে এমন হয় যেমন আজকে কেমন জানি সারাটা দিন আমার মনে হইতেছে যে আমি একটু ঘুমাই একটু ঘুমাই একটা ঘন্টা ঘুমাইলে আমার ভাল লাগবে একটা ঘন্টা ঘুমাইতে পারলেই মোটামুটি শরীরটা সতেজ হয়ে যাবে উৎফুল্ল হয়ে যাবো আমি এই জায়গায় ঘুম আসতেছে আমার হ্যাঁ। আসবে না কথা বলতে থাকো এইটা হলো মানে এটা টায়ার্ডনেস শরীরে কাজ করতেছে I don't know why but doesn't matter how hard you try look that in mind remind this rhyme তারপর পারি না কি জানি লিঙ্কিন পার্কের গান আমি এটা স্লোগান হিসেবে ব্যবহার করে ফেলেছি সো এটা যে খুব টায়ার্ড লাগতেছে দ্যাটস ওয়াই আমার মানে খুব মানে কেমন জানি মনে হচ্ছে জানো যে আমার কেউ মনে হয় কয়েক শতাব্দী ধরে আমি ঘুমাই না ঘুমাই না আমি তাকায় আছি তো তাকায় দেখে নিয়ে আসলাম বুঝছি তো